ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন আমাদের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার মায়া টিভি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি শরীফুল ইসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও চলে এসেছি তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটি অন করে রাখুন আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজকে ভিডিও তাদের জন্য যারা ইউটিউবে ভিডিও আপলোড করতে চান পারেন না আবার অনেকে আছে ইউটিউবে ভিডিও আপলোড করেন কিন্তু সঠিকভাবে পারেন না তো আজকে ভিডিওটি তাদের জন্য আর একবার আমার আগের ভিডিওতে কমেন্ট করে কমেন্ট করেছেন যে ইউটিউবে ভিডিও আপলোড করার সময় লোকেশন কীভাবে দিতে হয় সে বিষয়ে আজকে দেখিয়ে দেবো যে কীভাবে লোকেশন দিতে হয় এবং ক্যাটাগরি বা অন্য অন্য যে কোনো জিনিস তো আপনারা যেই কাজটা করেন অনেকে আছে ভিডিও আপলোড করেন তারা ইউটিউবের মধ্যে ঢুকে এই যে এই জায়গা থেকে আপনারা ভিডিও আপলোড করেন ঠিক এরকম একটা অপশান আছে এখানে ভিডিও আপলোড করে তো আমি এই জায়গাতে ভিডিও আপলোড করুন আমি অন্য একটা জায়গা আছে সেখানে আমি ভিডিও আপলোড করে আমি আপনাকে দেখাই দিচ্ছি তো সর্বপ্রথম আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ক্রোম ব্রাউজারে যাব তো আপনারা দেখতে পারছেন যে এই যে ক্রোম ব্রাউজার আমরা এদিকে যাবো তো আমি এদিকে দেওয়ার পরে এরকম একটা অপশন আছে আপনার যদি না আসে আপনার কোনো ব্রাউজার আসবে যে ইউটিউব সার্চ দিলে যে চলে এইভাবে চলে আসবে তো ইউটিউব সার্চ দেওয়ার পরে আমরা এরকম ইউটিউবে চলে আসবো আসার পর আমাদের যেটা করতে হবে সেটা মনে করেন যে এই যে দেখতে পাচ্ছেন যে উপরে থ্রি ডট এই যে ওই থ্রি ডটে ক্লিক করবেন কারণ আমার থ্রি ডটে ক্লিক করার একটি কারণ সেটা হচ্ছে কম্পিউটার মতো আমার স্ক্রিনটা দেখা যাবে তো আমি থ্রি ডটে ক্লিক করার পর এই যে একটা অপশান দেখছেন যে এই যে ডেস্কটপ এই জায়গায় ক্লিক করবেন তো আমি এটা ক্লিক করে দিলাম তো আমার দেখেন আমার স্ক্রিনটা কিন্তু কম্পিউটারের মতো হয়ে গেল এটা জুম করে ছোটো করা যাবে বড় করা যাবে জুম করে বড় করতে পারবেন আবার ছোটো করতে পারবেন সমস্যা নেই তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে তো আপনার একটু ধৈর্য সহকারে দেখবেন তো এই দেখেন আমার ভিডিও জুম করলে কিন্তু বড় হচ্ছে তো আমরা একটু জুম করে ওই যে একটু ওই সাইডে যাবো ওই কোনার দিকেই এই দেখেন এই কোনার দিকে আসলাম আসার পরে এদিকে দেখতে পাচ্ছেন যে জায়গাটা কিন্তু অপশান এসেছে ভিডিও আপলোড করার মধ্যে যে রেমেন্টটা একটা অপশান এসেছে তো আমরা এরা ক্লিক করব তো আমি এদের ক্লিক করলাম করার পরে দেখেন লেখা এসেছে যে আপলোড ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা এসেছে যে আপলোড ভিডিও দেখতে পাচ্ছেন তো আমরা ওই আপলোড ভিডিওতে ক্লিক করব করার পর আমাদের স্ক্রিনে যেটা শো করবে সেটা হচ্ছে একটু ওই যে সার্চ আছে একটু ওয়েট করেন ধৈর্য করে একটু দেখতে লাগেন তো এরকম একটা আসবে স্ক্রিনে তো আপনারা যেটা ক্লিক করবেন মাঝখানে যে নীল যে ডাক্তার রয়েছে যে এরা আপনারা ক্লিক করবেন তো আমি যেটা ক্লিক করার পরে আমাদের যেখানে নিয়ে যাবে যে ফাইল এসেছে ডান পাশে এই দেখছেন যে ফাইল এই ফাইলে ক্লিক করবেন তো আমি এই ফাইলে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি যাতে ভিডিও সেট করব যে আমি কোন ভিডিওটা আপলোড দিতে চাই তো আপনারা যে ভিডিওটা আপলোড দিতে চান সেটা আপনারা একটু খুঁজে নেবেন তো আমি এই ভিডিওটা আপলোড দেবো এই যে এটা তো আমি এটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে দেখেন অটোমেটিক কিন্তু আপলোড হওয়ার জন্য শুরু হয়ে গেছে তো সর্বপ্রথম একটু জুম করে করতে পারবেন জুম করলাম ছোটো করলাম এভাবে আপনারা করতে পারবেন দুই অঙ্গুল দিয়ে কম্পিউটার মতো আর কি স্ক্রিনটা দেখা যায় তো ওই দেখেন উপরে আপনি যেমন অনেকে যারা পুরনো তারা তো জানেন যে ইউটিউবে টাইটেল লিখতে হয় যে ইউটিউবে যে টাইটেলটা লেখা থাকে তো আমরা এদিকে টাইটেলটা লিখবো তো যেটা লেখা সেটা আমরা কেটে দেবো তখন টাইটেলটা আমার কোন বিষয় হবে সেই বিষয়টা আমি ভিডিওর বিষয়টা টাইটেলটা আমি এদিকে দেবো যাতে মানুষ সাবস্ক্রাইব করে তো আমার টাইটেলটা লেখা আছে আপনাদের যেই রকম ভিডিও সেরকম টাইটেল লিখবেন তো আমার টাইটেল লেখা আছে তা সেই টাইটেলটা আমি এই জায়গাটা এসে কপি করে নিয়ে আসতেছি তো আপনাদের যেরকম ভিডিও সেরকম একটা টাইটেল করে দেবেন তো আমি আমার টাইটেলটা দিচ্ছি এটা হচ্ছে আমার টাইটেল তো আমি কপি করে নিলাম নিয়ে আমি আমার এই জায়গাটা দিয়ে দিলাম তো আপনারা কপি করা যাই করে আপনাদের টাইটেল দিলেই হচ্ছে তো আমার এই দেখেন এদিকে খেয়াল রাখবেন যে এই জায়গাটা সবসময় একশোর উপরে যেন কোনো সময় না ওঠে অর্থাৎ একশোর উপর দেখবেন একশো দেখেন ডান আমার আমাকে একশো একটা হয়ে গেছে কিন্তু আমার একশোটা করতে হবে একশো উপরে হলে কিন্তু হবে না তো আমাকে একটা এতে আমাকে একটা ডিলেট করে দিতে হবে একটা যেখানে টপার যাতে তো আমার একটা শব্দ রেড করে দিয়েছি দেখেন ডিলে গেছে এখন নিচে দেখেন ডেসক্রিপশন তো আপনারা যারা ডেসক্রিপশনে লিখবেন আপনাদের ভিডিওর বিষয়ে অনেক কিছু লেখার দরকার আপনার ভিডিও কী দিয়ে কী বিষয় কি বর্ণনা দেবেন আপনার ভিডিও বিষয়ে তো আমার ভিডিওর বিষয়ে বর্ণনা আমার লেখাও আছে সেটাও আমি নিয়ে আসতেছি এত সময় করে পারবো না এজন্যই আমার তো সর্বপ্রথম আমি যেটা করব আপনি টাইটেল ষাটটুক দেবেন এ জায়গাও কিন্তু সেটটুক আপনারা দিয়ে নেবেন এই যে এ জায়গায় কিন্তু আপনারা সেটটুক দিয়ে নেবেন ডিসক্রিপশন উপরে অটটুক দিয়ে নেবেন কারণ আমি দেখেন এই টাইটেল যা দেখি দিছি আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে হুবাহু তাই দিচ্ছি আর কি উপরে একটা কপি করে এটা দিতে পারবেন এই যে নিচে আরও আমার ভিডিও বর্ণনা দেবো তো ভিডিও বর্ণনা আমি লিখে রেখেছি সমস্যা নাই তো আপনারা লিখে রাখতে পারেন বা আপনারা লিখতে পারেন সেই সময়টায় তো আমার যেটুক লেখা আছে আমি সেটুক দিচ্ছি তোমায় আমি একটুক লিখলাম তুমি একটু কপি করে নিয়ে এসে আমি এগুলা দিয়ে দিচ্ছি আমি বারে বারে একটা কথা বলে রাখতেছি আপনারা কিন্তু লিখ লিখতেই পারবেন এই বলে না যে আমি লিখতেছি না আমি কপি করতেছি তাই বলে আপনাদের কপি করতে হবে তো আমি এগুলা আমার ভিডিও যেটুক লিখে আমি করেছি সেটা দিয়ে দিলাম আসলে আমি কপি করে আমার করে হয়ে গেছে আসলে কপি করার কারণ হচ্ছে যাতে কম সময়ের মধ্যে আমার হয়ে যায় আর এটা দেখছেন থামমেল আপনাদের ভিডিও যে থাম্বনেল অনেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা ভিডিওতে অনেক সৌন্দর্য করে নিয়ে আসে তো আমার থাম্বনেল এটা তো আমি এটা দিয়ে দিলাম তো দেখুন এদিকে কিন্তু থামমেল দেওয়া হয়ে গেছে আমার ভিডিও যে অনুযায়ী সেই অনুযায়ী একটা থামমেল দিছি পরে এদিকে দেখতেছেন যে এই যে আপনারা কিন্তু এদিকে দেখতেছেন এ একটা অপশান ইয়েস হ্যালো আপনাদের ভিডিওটা যদি ছোটোদের জন্য হয়ে থাকে তাহলে ইয়াস দেবেন যদি বড়োদের জন্যই হয়ে থাকে ছোটোদের জন্যই বাদ যায় তাহলে নো দেবেন তো আমাদের একদম ছোটো বয়সের না আমি নো দিলাম নো দেওয়ার পরে আপনারা এই জায়গায় ক্লিক করবেন আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বুঝতে পারছি তো আপনার জায়গায় ক্লিক করবেন এই জায়গাটা এই জায়গায় ক্লিক করার পর নিচে অনেক কটা অপশান চলে আসে অটোমেটিক যাতে আপনারা আগাতে পারেন এই দেখেন এগুলো লিখে আছে ট্যাক্স এই জায়গায় আপনারা ট্যাক্স দেবেন ট্যাগ আপনারা দিয়ে দেবেন ট্যাগ কিন্তু ভিডিওর জন্য অনেক একটা গুরুত্বপূর্ণ এই ট্যাগে মনে করেন যে কেউ যদি এই জায়গায় যাতে ট্যাগ দেবেন এই ট্যাগে কেউ যদি ভিডিও লেখে বা বলে কিন্তু আপনার ভিডিও কিন্তু তার কাছে পৌঁছে যেতে পারে এই জন্য এই আমি ট্যাগ দেবো তার ট্যাগটাও আমি রেখে দিয়েছি অল্প সময় যাতে আমার সময়টা বেশি খরচ না হয় যে ট্যাগটাও লিখে রেখে দিয়েছি তো আমি ট্যাগটা কপি করলাম কপি করে আমি এটা দিয়ে দিলাম এই আমি ট্যাগটা দিয়ে দিলাম দেওয়ার পর আমার চ্যানেলের নাম পাশে দিয়েছে দে মায়া টিভি আমি মায়া টিভি একটুকু আমি কপি করে নিলাম নিয়ে আমি ওই জায়গায় বসে দেবো আপনাদের চ্যানেলের নাম ইচ্ছা করলে আপনি দিতে পারেন তো যদি কেউ যদি আপনার চ্যানেলটা লেখে তাহলে আসটি পারে সম্ভবত এই জন্য আমি দিচ্ছি তো আমার ট্যাগে চ্যানেলের নাম দিয়ে দিলাম দেওয়ার পর বাদ বাকি ট্যাগ আমরা কোথায় পাবো তো আমি একটা সফটওয়্যার আছে ওই জায়গাটা লিখলি এ টিউববাড়ি এই সফটওয়্যারে ঢোকার পর মনে করেন যে আমার যদি ট্যাগটা লিখি তাহলে মনে করেন যে ওই রকম অনেক ট্যাগ চলে আসবে ট্যাগ ট্যাগ পাওয়ার জন্য কিন্তু আমি এই জায়গাটা আসি এসে আমার ট্যাগটা খোঁজার জন্য আমি এই সফটওয়্যারটা ব্যবহার করি তো আমরা এই থ্রি ডটে যাব যাওয়ার পর এই গাছ যাবো একদম উপরে লেখা রয়েছে ট্যাক্স আর আমরা এই ট্যাক্স দেবো তো ট্যাক্স আমরা কি দেবো আমি একটু যে ভাই প্রিয় দর্শক আমরা এদিকে লিখেছি হচ্ছে জিমেল অ্যাকাউন্ট রিমুভ বুঝতে পারছেন তো আমরা এদিকে সার্চ করলাম সার্চ করার পরে দেখেন এটা কিন্তু ভালো একটা ট্যাগ বুঝতে পারছেন তো আমরা এই তিনটেই কপি করে নেবো এই তিনটা কপি করব নিচে দেখেন কপি লেখা রয়েছে কপি করব তারপরে এই যে বাম পাশে কপি লেখা রয়েছে এর বিস্তারিত আমি পরে একটা ভিডিও দেবো আপনাকে তো আমি এরা ট্র্যাকটা জায়গা বসাই দিলাম তো অলরেডি আমার ট্র্যাকটা বসানো হয়ে গেছে আর এটা আগের বিষয়ে কী দেখি করবেন এটা আমি পরে ইনশাল্লাহ পরের একটা ভিডিওতে আমি আপলোড দেব এটা আগের বিষয়ে অত ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আর এই জায়গাটা আমার জিমেল অ্যাকাউন্ট এটা আমি বলে দিই ট্যাগ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস বুঝতে পারছেন এই ট্যাগের কারণে কিন্তু আপনার ভিডিও কেউ যদি এই এদিকে ঝালিকা আছে সেই বলে যদি সার্চ করা হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটা চলে আসতেই পারে আইয়া দেখেছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ এই দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ লেখা রয়েছে এই যে তো আপনারা ভিডিও ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন আমি ক্লিক করলাম করার পর এদিকে অনেক কটা অপশান আসবে অপশান এই জন্য করে অপশান এসেছে তো আপনারা ভিডিও ল্যাঙ্গুয়েজ যদি বাংলা আমার সবাই আমরা তো বাংলাদেশি এই জন্য বাংলায় দেবো এই যে দেখছেন বাংলা লেখা এই যে তো আমরা বাংলাটা সিলেক্ট করব ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা আর এই জায়গাটা আপনার যেটা সিলেক্ট করবে প্রথমটা সিলেক্ট করে দেবেন আর এই জায়গাতে রেখেছেন ভিডিও রেকর্ড ডেট তো আমি দিলাম না আমার ভিডিও রেকর্ড ডেট আমার দেওয়ার ইচ্ছা নেই তারপর যেটা এসে যে আপনার যদি এটা কপিরাইট হয়ে থাকে সেই বিষয়ে আপনারা ইউটিউবের মধ্যে রাখতে পারেন তো এদিকে দুটো অপশান এসেছে তো আমি নিচে নিচেটাই দিলাম এই যে ভাই এটা হচ্ছে ভিডিও লোকেশন আপনারা যারা বলেছেন যে ভিডিও লোকেশন আপনারা দিতে পারেন না তাদের জন্য ভিডিও লোকেশন এই জায়গাটা লেখা আছে ভিডিও লোকেশন দেখেন তো আমি এই জায়গাটা ভিডিও লোকেশন আমি বাংলাদেশ দেব তো আমি লিখতেছি বাংলা তো দেখুন বাংলাদেশ বলে চলে আসে তো আমি বাংলা দিয়ে দিয়ে দিছি লিখে এটা হচ্ছে ভিডিও লোকেশন আপনি যারা কমেন্ট করে জানা এসেছে ভিডিও লোকেশন কীভাবে দেবে তাদের জন্য এটা তো ভিডিও লোকেশন কীভাবে দেবে আপনাকে তো বুঝিয়ে দিলাম আপনার একটু ভালোভাবে শুনে বুঝে নেন যে ভিডিও লোকেশন আমি কীভাবে দিছি একটু দেখে নেন দরকার হলে ভিডিও ভিডিওটা একটু বারে দেখেন তাহলে আপনারা বুঝবেন ইনশাল্লাহ তো পরের যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে ক্যাটাগরি তো আমার টেকনোলজি এবং টেকনোলজি আপনার ক্যাটাগরি যা আপনাদের ভিডিওতে যে দেখেন ক্যাটাগরি লেখা রয়েছে তো আমার ক্যাটাগরি দেওয়া হয়ে গেছে এখন আপনারা যেটা করবেন অলরেডি আমার ভিডিও সব কিছু দেওয়া শেষ এখন আপনারা জায়গায় ক্লিক করবেন তো আপনার বিভিন্ন অ্যাড বা জায়গায় দিতে পারবেন দেখেন যে ভিডিওর মাঝখানে যে অ্যাডটা হয় এদিকে কিন্তু সেই অ্যাডটা কিন্তু এদিকে সেল করতে কি আপনি আমি সেটা দিই না এবার আমি দিচ্ছি না তারপরে এবার আমি ক্লিক করব তারপরে জায়গাটা তো আমরা এই জায়গাটা পাবলিশ হিসেবে আমরা দিয়ে দিলাম পাবলিশ দেখতে পারছেন যে পাবলিশ মানে সমস্ত মানুষের কাছে কিন্তু পৌঁছে যাবে আনলিস্টেড দেওয়া ভালো কিন্তু আমি পাবলিশ দিছি আপনার আনলিস্টেড দিয়েন আনলিস্টেড দিয়ে পরে পাবলিশ করলে মনে করেন যে ভিডিও টু চেক ইন করে নিতে পারবে যে ভিডিওটা কেমন বা কি ভিডিও সম্পর্কে ইউটিউব চেক ইন করে নিতে পারবে এটা আনলিস্টেড করে পরে পাবলিশ করবেন তো আমি আগে থেকে পাবলিশ করে দিলাম তো যে কাজটা করবেন এটাকে নিচে যে এসে আমরা এই নীলটা ক্লিক করব করার পর কিন্তু আমাদের ভিডিওটা আপলোড আসছে আমার ভিডিও কিন্তু আপলোড হয়ে যাচ্ছে এটা দেখা দেবে আমার ভিডিও আপলোড আসছে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন যদি কোনো সমস্যা হয় বুঝতে কোনো সমস্যা হয় নিচে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ আর ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ